আসসালামু আলাইকুম বড় ভাই গেমিং এর পক্ষ থেকে বড় ভাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেকদিন পর ভিডিও ছাড়ছি সবাই সাপোর্ট করেন আর স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে রাকিব ভাই বিডি সেভেন্টি ওয়ানের তো অনেক ইচ্ছা ছিল ড্রিম ছিল তার সাথে খেলার তো ইনশাল্লাহ খেলবো ম্যাচ পাবেন আপনারা আর ছোট্ট একটি ইন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক Take from the yard. ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে আমার কাছে তিন হাজার একশো দুইটি ডায়মন্ড আছে কত ডায়মন্ডের ভিতরে আমরা এটা পাই আপনারা দেখতে থাকুন তার মাঝে আমরা কথা বলতে থাকি মনের কথা দুঃখের কথা আসলে বড় ভাই আজকে অনেক দিন বড় ভিডিও দিচ্ছে অনেকগুলো ভিডিও আছে গত মাসে রিলিট পাস ডিসকাউন্ট দিয়েছিল আসলে ডিসকাউন্টের নামে ভাওতাবাজি গাড়ি না যেগুলো শুরু করেছে সেই ইভেন্ট রয়েছে সেগুলো দেওয়া হয়নি তো আর ওই ইভেন্ট দিব না এই মাস ডিসেম্বর মাস ইলিট পাস শেষ বিদায় ঘন্টা নেবে ইলিট পাস আমাদের মাঝখানে তো যারা প্রি রেজিস্ট্রেশন করেছেন তারা অবশ্যই ষোলো তারিখ থেকে ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন আপনাদের ফ্রি ইলিট পাস আর আসবে না আর হল অফ ফ্রেমে নতুন ইলিট পাসের এর কথা বলা হয়েছে আসলে এখানে ওল্ড রেয়ার যে ইলিট পাঁচের আইটেমগুলো ছিল এক থেকে বাহান্নটি আর আগেই বলে রাখি আমাদের ইলিট পাচ আসছিল টোটাল পঞ্চান্নটি তো আপনারা Sakura bundle hip bundle season four season eight এগুলো ব্যাক পাচ্ছেন তো কে কী নিবা কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমরা যারা ছোট ইউজার আছি আসলে আমরা কি বলবো আমাদেরকে যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কিন্তু উপরের দিকে উঠতে পারবো না আর আপনাদের জন্য এত কষ্ট করি এত ভালোবাসা এত কিছু তবুও আপনারা ভালোবাসার যে বহিঃপ্রকাশ আপনারা দেখাচ্ছেন না খুব কম কম পাচ্ছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের মতো ছোট ইউজার যারা তারা আমাদেরকে সাপোর্ট করবেন আসলে আমরা কি বলবো দুঃখের কথা এই দুঃখ তো বলে শেষ করা যাবে না যেমন অনেকেই বলেছে অন্তরে জ্বালা বাইরে জ্বালা ভিতরে জ্বালা আসলে জ্বালা দিয়ে আমরা কি করব জ্বালা দিলে কিছুই হবে না তো সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন বিজয়ের জন্য বিজয়ের মাসের জন্য শুভ কামনা থাকবে যারা উনিশশো একাত্তর সালে প্রাণ দিয়েছিল যারা কষ্ট করে বিজয় দিবস এনে দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে বঙ্গবন্ধুর সকল পরিবারের উপরে থাকবে ভালোবাসা অবিরাম ও শ্রদ্ধাঞ্জলি আর এই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করবেন আসলে আইডির নাম বড় ভাই দিয়ে রাখছি কী হয়েছে আমি আপনাদের ছোট ভাই মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভালোবাসা অবিরাম আপনাদের দেখা হবে আবারও কোনো এক ভিডিওতে এই পর্যন্ত বলে আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই বড় ভাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে